এই কোরআনের এত চাপ আমার নবীজির গায়ে ঝড় এসে গেল আমার নবী একটা ঘটনা ঘটে গিয়েছে সেখানে আমার আল্লাহ আমার কাছে জিবরাইলকে পাঠিয়ে আমার কাছে আল্লাহর বাণী পাঠিয়ে দিয়েছে আমার নবী বলেন আমার তোমার স্ত্রী গো আমার শরীরে জ্বর এসে গেছে আমার শরীরটা কিভাবে কাঁপছে দেখো আমাকে তুমি জাম্মিলুনি জাম্মিলুনি কম্বল দিয়ে মোড়াইয়া দাও আমার গায়ে একটা সাদর দিয়ে দাও আমার তো খুব ঝড় লাগছে ঠান্ডা লাগছে আমার নবী শুয়ে আছেন আমার নবীজির বালিশের পাশে বসে বসে মা সাইদা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজিকে সান্ত্বনা দিচ্ছেন প্রিয়তমা স্বামী গো আপনি চিন্তিত হবেন না আপনি ভয় পাবেন না কাল্লা কাল্লা আল্লাহ আপনাকে কখনো অপমানিত করবেন না আল্লাহ আপনাকে অবদস্ত করবেন না কেন জানো ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপসির বরং আপনি সুসংবাদ আপনি গ্রহণ করুন আপনার কাছে যে বাণী এসেছে সেটা হচ্ছে আমার আল্লাহর মহান বাণী ঐশী বাণী যে বাণী হজরত ঈসা আলাইহিস সালামের উপরে এসেছিল হজরত মৌসা আলাইহিস সালামের উপরে এসেছিল নবীদের কাছে যেই ওহি এসেছিল আমার আল্লাহ আপনার কাছে সেই ওহি পাঠিয়েছেন আর আপনি তো কোনোদিন আল্লাহ আপনাকে এই জন্য লাঞ্ছিত করবেন না অবদস্থ করবেন না রাহিমা আপনি তো আত্মীয়তর হক আদায় করেছেন আপনি তো আত্মীয়র খোঁজখবর নিয়েছেন আপনি প্রতিবেশীর হক আদায় করেছেন আপনি তো যারা যারা আপনার কাছে হক পাবে আপনি প্রত্যেকের হককে আদায় করে দিয়েছেন এবং মা খাদিজা আমার নবীজিকে সান্ত্বনা দিয়ে বলে আপনি সারা জীবন সত্য কথা বলেছেন যারা পৃথিবীতে সত্য কথা বলে তারা কোনোদিন অপমানিত হয় না তারা কখনো লাঞ্ছিত হয় না তারাই সর্বদাই সম্মানিত হয় আপনি তো সত্যবাদী আশ্রা দেখুন আমি আপনার জন্য কোনো চিন্তা নাই আপনার জন্য কোনো পেরেশানি নাই জোরে সুরে বলুন সুবাহান আল্লাহ পাক বলেন ইয়া আইয়াল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মাহাস সাদিকিন হে ইমানদারগণ তোমরা আল্লাহর তাকে অর্জন করো এবং যারা সত্যবাদী তাদের কাছে তাকো এক নম্বরের সত্যবাদী হচ্ছে আমার আল্লাহ দুই নম্বরের সত্যবাদী আমার রসুল ঠিক কিনা বলু আপনি কোরআনকে জিজ্ঞেস করুন কোরআন তুমি বলো আমাদের উপরে নামাজ যে ফরজ করা হয়েছে নামাজের পক্ষে একটা দলিল দাও কোরআন বলে আকিম কোরআন কি বলে আপনি কোরআনকে জিজ্ঞেস করুন কোরআন তুমি বলো আমরা যে জাকাত দেয় জাকাত ফরজ দলিল কি কোরআন বলেন ও আত জাকাত কোরআনকে জিজ্ঞেস করুন কোরআন তুমি বলো আমরা যে রোজা রাখি রোজা ফরজ প্রমাণ কি দলিল কি কোরআন বলে

কেউ যদি চুরি করে তার হাত কেটে দেওয়া হবে দলিল কি কোরআন বলে আসারিকু ওয়াসারিকাতু আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা কোরআনকে জিজ্ঞেস করো কোরআন তুমি বলো যারা বেবিচার করে তাদেরকে একশত করে বেত্রাঘাত করতে হবে দলিল কি কোরআন বলে আজানিয়াতু ওয়াজানি ফাজিলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা এবার তুমি কোরআনকে জিজ্ঞেস করো কোরআন এবার তুমি বলো তুমি যে কোরআন তুমি যে সত্য কোরআন এটার প্রমাণ কি বলো তুমি তো নামাজের দলিল দিয়েছ আকিম সালাম তুমি জাকাতের দলিল দিয়েছ ওয়াতুজ জাকাত তুমি রোজার দলিল দিয়েছ ইয়া ইউহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুম সিয়ামু তোমার কাছে হজের দলিল চাইলাম তুমি হজের দলিল দিলাম ওয়ালিল্লাহি আলান নাসি হিজুল বাইতি মান ইলাইহি সাবিলা তোমার কাছে চোরের হাত কাটার দলিল চাইলাম তাই দিলা তোমার কাছে বেবিচারকারীর শাস্তির বিধান চাইলাম তুমি সেটাও দিলা এবার কোরআন তুমি বলো তুমি যে সত্য সেই কথার প্রমাণ দাও এবার কোরআন বলে আমি যে সত্য সেটার প্রমাণ হচ্ছে আমি যে সত্য কোরআন তার একমাত্র প্রমাণ হচ্ছে আমার রহমতুল্লিল আলমিন আসাদিকুল আমিন জীবনে কোনোদিন সত্য কথা মিথ্যা কথা বলে নাই সারা জীবন সত্য কথা বলেছে যাকে মক্কার মানুষ আমিন বলে চিনত যাকে আসাদিক বলে চিনত তিনি হচ্ছে প্রমাণ আমি কোরআন সত্য কারণ তিনি বলেছেন আমি যে কোরআন পাঠ করতেছি এটা আল্লাহর কালাম সত্যবাদীর মুখ থেকে যখন বের হয়েছে এটা আল্লাহর কালাম তখন মানুষকে এই কোরআনকে মানতে আর কোনো অসুবিধা নাই কারণ এই কোরআনতে আল্লাহর কালাম সত্য একথা সত্য নবীর মুখ দিয়ে বের হয়েছে এই জন্য কোরআন সত্য জুড়ে বলুন সুবাহ অসাধারণ আমার নবীজি সত্যবাদী এবং আল আমিন বিশ্বস্ত আমার নবী যেহেতু বলেছে এটা আল কোরআন এটা কিতাবুল্লাহ তাহলে এটা কিতাবুল্লাহ জোরে বলুন সুহান আল্লাহ ভাইর আমার বন্ধুরা আমার এই জন্য বললাম আল্লাহ পাক বলেন তাকে অর্জন করো সত্যবাদীদের সাথে থাকো এক নম্বরের সত্যবাদী আমার আল্লাহ আমার আল্লাহ সত্যবাদী এক নম্বরের এই জন্য কোরআনে পাক সত্যবাণী আমার আল্লাহর এক নম্বরের সত্যবাণী আমাদের সকলকে কোরআন পড়তে হবে কোরআন বুঝতে হবে কোরআনের উপরে আর কোনো সত্যবাণী হতে পারে না দুই নম্বর হলো সত্যবাদী আমার রসুল দুই নম্বরের সত্যবাদী আমার আমার রাসুল আমার নবী দুই নম্বরের সত্যবাদী এই জন্য আমার রাসুলের বাণী হাদিস এই হাদিস হলো সত্যবাণী কোরআনের পর একমাত্র সত্যবাণী আমার নবীর হাদিস উচ্চ সুরে বলুন সুবাহ এই জন্য কোরআন পড়তে হবে হাদিস পড়তে হবে এক নম্বরের সত্যবাণী হচ্ছে কোরআন দুই নম্বরের সত্যবাণী হচ্ছে আল হাদিস উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক নম্বরের শব্দবাদী হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ দুই নম্বরের শব্দবাদী মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে শুরু সুবহানাল্লাহ এটাই হচ্ছে আমাদের কালিমা আমার আল্লাহ এক নম্বরের সত্যবাদী আমার রসুল আল্লাহর পরে একমাত্র সত্যবাদী আর সেটাই আমাদের কালিমা লাইলাহা এই জন্য আমরা সকলে আমার আল্লাহ এবং রসুলকে ভালোবাসতে চাই কি চাই না